Assalamu alaikum, my dear viewers and watchers. I hope all of you are very well. I'm also fine by the grace of Almighty Allah. This is Shahidul Islam, your English instructor and founder of Shahidul's English Care. Ask a আজকের ভিডিওতে প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সবাইকে শাহিদুল ইংলিশ কেয়ার বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো বন্ধুরা আজকের যেহেতু আলোচ্য বিষয় প্রশ্ন সমাধান এবং এটা প্রাইমারির জন্য বিসিএস এর জন্য এবং বিভিন্ন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আছেন অবশ্যই সবার জন্য উপকার হবে ইনশাল্লাহ আর আমরা বলেই রাখছি একটা প্রশ্নের সমাধান শুধু একটা প্রশ্নের জন্যই নয় একটা পরীক্ষার প্রশ্নের সমাধান শুধু একটা পরীক্ষার জন্যই নয় তাই আমাদের সকল পরীক্ষার প্রশ্নের সমাধান বারবার করলে আমরা অবশ্যই দক্ষ হয়ে উঠব এবং বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবো ইনশাল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল কাজে চলে যাই এক নম্বর কোশ্চেনে what is the correct indirect form of he said you had better see a doctor এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে he said you had better see আর ডক্টর এটাকে ইনডিরেক্ট করতে হবে এবং চারটা দেওয়া আছে এর মধ্যে চারটা চারটার মধ্যে একটা বেছে নিতে হবে তাই না তো আমরা অবশ্যই অর্থটা দেখব বাক্যের অর্থটা কি he said you had you had better see a doctor সে বলল আপনার বরং ডাক্তার দেখানোই ভালো মানে একটা জাস্ট অ্যাডভাইস করেছে যেহেতু রিপোর্টেড স্পিচ এর মোডটা হচ্ছে উপদেশ দেওয়া সেক্ষেত্রে আমাদের এই চারটার মধ্যে একটা বেছে নিতে হবে একটা সেন্টেন্স বেছে নিতে বেছে নিতে হবে যেখানে অ্যাডভাইস আছে তো এই এ বি সির মধ্যে কিন্তু দুইটাতে অ্যাডভাইস আছে তারপরে আমাদের সরাসরি যেতে হবে যেহেতু আমরা এই দুইটা নেব এবং বি সিলেক্ট করব সি এবং ডি নিব না কেননা এখানে অ্যাডভাইস নেয় নেই কোনো সাজেশন দিচ্ছে না জাস্ট উপদেশ দিচ্ছে বিধায় আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব আর এখন দেখো যদি বাক্যের মধ্যে বা ডিরেক্ট ন্যারেশনে হ্যাড বেটার থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ সেড এর পরিবর্তে অ্যাডভাইসড হবে এবং অবজেক্ট প্লাস টু হবে মানে এখানে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে কিন্তু দ্যাট হবে না আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যদি ন্যারেশন করে থাকি তাহলে ভালো বুঝতে পারবো তাহলে সরাসরি টু হবে এবং এই যে রিপোর্টেড স্পিচের যে ভার্ব আছে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়ে যাবে যার কারণে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ ইয়েস আমাদের correct answer A he advised him to see a doctor okay আমরা একবার ব্যাখ্যা দেখে আসি দেখো অলরেডি বলেই দিয়েছি রিপোর্টেড স্পিচ এ হ্যাড বেটার থাকলে ইনডিরেক্ট ন্যারেশন এ রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে অ্যাডভাইস হবে অর্থাৎ subject plus advise plus object plus to plus verb one যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আচ্ছা আর এখানে আমি অলরেডি বলে দিয়েছি বাক্যটি দ্বারা উপদেশ বুঝিয়েছে সুতরাং রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স যদি কারো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন করে প্রয়োজন পড়ে অবশ্যই নিয়ে নিতে পারো বা নেক্সট কোশ্চেনে চলে যাব দুই নম্বরে বলেছে identify the word that remains same in plural form তার মানে চারটার মধ্যে এমন একটা ওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল সেম এখানে বলছে যে identify the word that remains same in plural form মানে এখানে চারটা ওয়ার্ড আছে যার মধ্যে একটা ওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে যেটার প্লুরালও সেম এবং সিঙ্গুলারও সেম মানে নিত্য সিঙ্গুলার যদি আমরা পড়তে পারি না কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো যদি আমরা পড়ি তাহলে অবশ্যই এর মধ্যে আইডেন্টিফাই করতে পারবো তো অবশ্যই ডিয়ার ডিয়ার হচ্ছে হরিণ এটা সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয় আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি প্লুরাল হিসেবেও ইউজ করতে পারি তো আমি এরকম কিছু নাউনের তারিখ আপনাদের দেখাবো এই যে অলরেডি ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি দেখো স্যামন এটার উচ্চারণ কিন্তু স্যালমন না স্যামন এক জাতীয় সামুদ্রিক মাছ খ্যানন এটাকে কামান বলা হচ্ছে কার্পস সৈন্যদল ডিয়ার হরিণ শিপ ভেড়া ফেসিস প্রজাতি সোয়াইন শুকুরছানা ভাইস মানে পয়সা ইত্যাদি ওয়ার্ডস এর সিঙ্গুলার ও প্রুয়াল ফর্ম একই এদের পর সিঙ্গুলার ও প্রুয়াল ভার্ব ওবাই হতে পারে আসলে আমি এখানে রিডিং পড়লাম জাস্ট মানে, দিয়ে দিয়েছি পড়ার দরকার ছিল না তারপরে পড়ে দিলাম দেখো এই ভার্বগুলো মনে রাখার জন্য আমি একটা কৌশল এখানে লিখেছি জাস্ট একটা গল্প আকারে বাংলা লিখে দিতে পারলে ভালো হতো আমি জাস্ট লিখি নাই তো আপনারা পারবেন ইনশাল্লাহ দেখেন এখানে আমি এই যে জাস্ট সাবজেক্ট বানিয়েছি দেখেন এখানে এই যে আরের আগ পর্যন্ত কয়েকটা নাউনকে নিয়ে সাবজেক্ট বানিয়েছি salmon deer sheep and swine are different species মানে প্রজাতি from the corps with a piece of cannon তার মানে আমি বোঝাতে চেয়েছি যে যে সকল সৈন্যরা এক পিস ক্যানন ক্যানন হাতে করে জাস্ট ঘোরে তাদের থেকে ডিফারেন্ট হচ্ছে salmon deer sheep and swine এই বাক্যটা মনে রাখলে আমার মনে হয় যে সিঙ্গুলার এবং প্লুরাল যে নাউনগুলো হতে পারে একই ওয়ার্ড সিঙ্গুলার এবং প্লুরাল সেগুলো মনে রাখা খুব সহজ হয়ে যাবে আপনারা চাইলে দেখতে পারেন এখানে আমি পিস দিয়েছি পিসকে ব্র্যাকেটে পাইস বলে দিয়েছি যেটা পাইসা তাই না হ্যাঁ, সবগুলোই কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে ব্যবহৃত হতে পারে আমরা নেক্সট কোয়েশনে চলে যাব উইচ ওয়ার্ড ইজ কারেক্ট নিচে চারটি ওয়ার্ড দেওয়া আছে আমাদের কারেক্টটা নিতে হবে আর আমি আগেই বলেছি কারেক্ট যেটা করব সেটাই না আমরা ওই বাকি তিনটা কেন হলো না সেটা নিয়ে কথা বলবো দেখো ফার্নিচার্স ফার্নিচার্স ফার্নিচার এটা একটা uncountable noun right uncountable noun কখনোই প্লুরাল হতে পারে না information is also uncountable noun এটাও কিন্তু প্লুরাল হতে পারে না সিনারিজ এটা সিনারি আমরা সারা জীবন পড়ে আসছি এটা কিন্তু সিনারিজ হতে পারে না তাই না বিধায় এটাও হবে না তাহলে প্রসিডস দেখবা জন্মগতভাবেই প্রসিডস এর সাথে করে নিয়ে আসছে যেটার অর্থ হচ্ছে লাভ এরকম কিছু একটা হবে আমরা দেখে আসি উত্তর প্রসিডস প্রসিডস জন্মগতভাবে এটা আসছে যার অর্থ আমরা এখানে দেখতে পাবো দেখো এই যে আমি শেষ পর্যায়ে একটা জাস্ট আমি মাউস নাড়াচ্ছি এখানে দেখেন প্রসিডস না অর্থাৎ বিক্রয় লব্ধ অর্থ বা লাভ তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার তাই না তো এর সাথে সাথে আমরা দেখে আসি কিছু নাউন রয়েছে যেগুলো সর্বদাই সিঙ্গুলার আগে কিন্তু আমরা সিঙ্গুলার এবং প্লুরাল এই নাউনের একটা তালিকা দেখেছি তো আজকের ভিডিও থেকে যারা একটু মানে মনে রাখতে চান বা উপকার পেতে চান অবশ্যই এগুলো ভালোভাবে রাখবেন মনে রাখবেন এবং নোট করে রাখবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখলে বেটার হবে দেখো কিছু নাউন রয়েছে যেগুলো সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় যেমন aristocracy expenditure hair bread luggage machinery decision soap advice alphabet bread furniture information knowledge poetry issue offspring scenery ইত্যাদি আসলে এগুলোর যদি অর্থ আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি সেটার উপর ভিত্তি করে আমি আমার যে ডকুমেন্ট করা আছে বা ডক ফাইল করা আছে সেটা আমি আপনাদের ইমেলে দিব এবং অর্থ অ্যাড করে দেবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস মানে আরেকটা কথা আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে এই সবগুলো মনে রাখার সহজ কৌশলও আমি ইনশাল্লাহ আয়ত্ত করেছি আমি জাস্ট প্রোভাইড করব আপনারা যদি কমেন্ট করেন এবং কমেন্ট বক্সে ইমেল নাম্বার দিয়ে দেন ইমেলে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব to doctor and animal means just এখানে একটা ফ্রেজ দেওয়া আছে এই ফ্রেজের অর্থটা কী হবে এই চারটি অপশনের মধ্যে থেকে বের করে নিতে হবে তো to doctor and animal means হচ্ছে মানে হচ্ছে কোনো কিছুকে বন্ধা করে দেওয়া এটার মূল অর্থ হচ্ছে কোনো কিছুকে বন্ধা করে দেওয়া যদি আমরা এটা জানি তাহলে অবশ্যই আমরা কিন্তু এটা পারবো এখানে ডক্টর মানে যে ট্রিট করা তা কিন্তু না ওটা one kind of treatment but এটা হচ্ছে জাস্ট কোনো কিছুকে মানে প্রলিফিক না করে ওটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হয় তো এর মধ্যে দেখো যে টু ট্রিট ইট হচ্ছে না আর তারপর হচ্ছে টু পয়জন ইট এটাও হচ্ছে না পয়জন মানে তো বিষ আমরা জানি টু কিউর ইট মানে হচ্ছে তোমার এটাকে সারানো বা রোগমুক্ত করা আর এগুলোর একটা হচ্ছে না হচ্ছে কি টু স্ট্রেলাইজ স্টেরিলাইজ ইট মানে কোনো কিছুকে বন্ধা করে দেওয়া যদি আমরা ব্যাখ্যা দেখি তাহলে পাবো দেখো অ্যান্সারটা already to sterilize sterilize it তাকে ব্যাখ্যাতে বলা আছে কোনো কিছু জীবাণুমুক্ত করতে বা কোনো ব্যক্তি বা প্রাণীকে বন্ধা করতে টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল ব্যবহৃত হয় টু স্টেরিলাইজ ব্যক্তি বা প্রাণীকে বন্ধা করা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব the word flying in the sentence look at the flying bird is a what এই যে নিচে যেগুলো দেওয়া আছে একটা আমাদের বের করে নিতে হবে তো for the first time we need to know the meaning of the sentence what is that look at the flying bird তাকাও অ্যাট দ্য ফ্লাইং বার্ড উড়ন্ত পাখির দিকে তাকাও এই যে উড়ন্ত কথাটি বললাম এটা কি একটা একটা অবস্থা বোঝাচ্ছে না পাখিটা কি অবস্থায় আছে উড়ন্ত অবস্থায় আছে ডেফিনেটলি দিস ইজ অ্যাজেক্টিভ আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি যদি চারটি অপশনের মধ্যে অ্যাজেক্টিভ না থাকে যদি পার্টিসিবল থাকে তাহলে পার্টিসিবলই হবে কারেক্ট অ্যান্সার কেন বলো তো আমরা জানি পার্টিসিপল হচ্ছে অ্যাজেক্টিভ এবং ভার্ভের কাজ করে আর জিরান এবং পার্টিসিপল সংক্রান্ত কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ইনশাল্লাহ আমি তোমাদের আমার লেকচার পাঠিয়ে দেবো ওখানে এবং ডিসক্রিপশন বক্সে the difference between participle and gerund এটা দেওয়া থাকবে ইনশাল্লাহ তো দেখো একটা জিনিস একটা বিষয় খেয়াল করো যে পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে আর জিরান হচ্ছে নাউনের কাজ করে নাউন আসলে স্থির বোঝাবে আর পার্টিসিপলটা চলমান বোঝাবে এই স্থির এবং চলমান এই দুইটা বিষয় যদি বুঝতে পারো তাহলে পার্টিসিপল এবং জেরান তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ তারপরে যদি বেশি বুঝতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাল্লাহ I will try my best to make you understand about it next question আমরা চলে যাব এখানে ব্যাখ্যা আছে যদি কারো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় দিয়ে নাও ছয় নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি identify the determiner in the sentence bring me that book bring me that book এখানে অর্থটা কি হচ্ছে যে মানে আমার কাছে ওই বইটি আনো মূলত এই কথাটা বলছে আমার কাছে ওই বইটি আনো তাহলে কোন বইটি ওই বইটি তাহলে এই যে ডিটারমিনার মানে কি নির্দেশ করছি তাই না তাহলে অফকোর্স এখানে হচ্ছে দ্যাট হচ্ছে ডিটারমিনার এই যে দ্যাট হচ্ছে ডিটারমিনার তাকে ব্যাখ্যাতে নাউনকে নির্দিষ্ট করতে ডিটারমিনার ব্যবহৃত হয় এখানে বুককে দ্যাট নির্দিষ্ট করেছে এছাড়া সাধারণত ডিটারমিনার নাউনের আগেই বসে অবশ্যই নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট করে দেয় and this is the task of adjective আমরা সাত নম্বর প্রশ্নে চলে যাবো এটা আসলে একটা literary question a passage to India is written by what আসলে এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন ইএম e ফস্টার এখানে ব্যাখ্যার কিছুই নেই আমি ইএম ফস্টার এবং তার আরও কিছু লেখা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাবেন দেখেন এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন ইএম ফস্টার এবং তার আরও কিছু লেখা রয়েছে আর room with a view aspects of the novel Howard's End, Mariana Thornton, মানে, খুব কঠিন কঠিন ওয়ার্ড আমার কাছে একটু কঠিন লাগছে Morris the hill of devil the longest journey where angels fear to tread এই যে একটা দেখো যে where angels fear to tread এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আমি এখন বলছি না আপনারা দেখে নেবেন এটা একটা প্রবাদ বাক্য where angels fear to tread আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব what is the meaning of mask এই মাস্ক অর্থ কি আমার মনে হচ্ছে যে বর্তমান বিশ্বে তো করোনা ভাইরাসে আক্রান্ত তাই না মানুষ সবাই করোনা ভাইরাসে ভীত এই জন্য মাস্ক দেখলে আমরা কি বলবো face cover of course it will be wrong answer for everyone তো দেখো এটা হচ্ছে ওয়ান ক্যান্ড অফ পারফিউম এটা অর্থ যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা জেনারেলি বের করতে পারবো তাই না এটা অর্থ যে পারফিউম তাহলে দেখো এখানে এ ফর্ম অফ ড্রামা হবে না আর ফেস কাভার হবে না আর সাবস্ট্যান্স ইউজড মেকিং পারফিউমে যায় তাহলে হচ্ছে একটা কাঁচামাল র ম্যাটেরিয়াল সাবস্টান্স উপাদান যেটা হচ্ছে একটা পারফিউম তৈরিতে ব্যবহৃত হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অ্যান্সারটা কি হতে যাচ্ছে অবশ্যই অ্যান্সার হতে যাচ্ছে C a substance used making perfume আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ what is function of a topic sentence you know এটাও হচ্ছে একটা সুন্দর একটা প্রশ্ন এবং এটা খুবই মানে ভালো একটা প্রশ্ন বিভিন্ন বিসিএস পরীক্ষা বলো মানে কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো এসে থাকে টপিক সেন্টেন্স কি অ্যাকচুয়ালি আপনি যদি প্যারাগ্রাফ লিখতে চান তাহলে অবশ্যই প্রথমে একটা সেন্টেন্স আপনাকে লিখতে হবে যেটা টপিক সেন্টেন্স যেটা হচ্ছে পুরো লেখার আইডিয়াটা ওই সেন্টেন্সের মধ্যেই মানে লুকিয়ে থাকবে এবং ওই সেন্টেন্সটা পুরো লেখার আইডিয়া প্রকাশ করবে তাহলে বুঝতেই পারছি যে এখানে কোনটা উত্তর হতে যাচ্ছে এই যে মেইন আইডিয়া যেখানে আছে ওটাই to present the main idea of the passage ইয়া কোনো প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ সেই প্যারাগ্রাফের মূল আইডিয়াটাই গ্রহণ করবে হচ্ছে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের মেন আইডিয়াকে সামারাইজ করে উপস্থাপন করে প্যারাগ্রাফের প্রথম বাক্যই টপিক সেন্টেন্স হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব হু হট ডক্টর জিভাগো এটাও লিটারি কোয়েশ্চেন তারপরেও দেখে নিতে পারো এটা লিখেছেন Boris Pasternak Boris Pasternak Doctor Zhivago এটা লিখেছেন কে বরিস প্যাস্তরনাক দেখো ডক্টর জিভাগো লিখেছেন বরিস প্যাস্তরনাক ডক্টর জিভাগো এর রচনাকাল কত ছিল উনিশশো সাতান্ন সাল উনিশশো পাঁচ সালের রাশিয়ান বিপ্লব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সংগঠিত একটি উপন্যাস আচ্ছা ইউএসএসআর প্রকাশের জন্য ডক্টর জিভাগো প্রত্যাখ্যান করা হয়েছিল জিভাগোকে প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য ইতালিতে প্রচার করা হয়েছিল বরিস প্যাস্তারনাক উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে দেখো যে এই প্রশ্নটার যে পড়ে যেটা বুঝতে পারলে বেশ কয়েকটা তথ্য এখানে আছে অবশ্যই এটা অন্যান্য পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি would you please find out Bangladesh dash the map আচ্ছা এখানে একটা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জনিত প্রশ্ন দেখো এখানে ইন অন ওভার অ্যাট এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা যদি কোথা থেকে কোনো কিছু খুঁজে বের করি যেমন ডিকশনারি থেকে যদি শব্দ খুঁজে বের করি সেখানেও কিন্তু আমরা অন দিই তাই না ইয়েস অন আর আপ যা হোক একটা আমরা ওখানে দিই অন অথবা আপ আমরা দিই লুক আপ ডিকশনারি আর ডিকশনারিতে খুঁজতে হলে আমরা আপ দিই কিন্তু আমরা যখন মানচিত্র থেকে কোনো কিছু খুঁজবো তো অবশ্যই অন দিব তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে on would you please find out Bangladesh on the map এই যে ম্যাপের উপরে বাংলাদেশকে খুঁজে পাবে বা খুঁজে দিতে পারবে এরকম একটা কথা বলছে ইয়েস উত্তর হচ্ছে অন দেখো এখানে ব্যাখ্যা বলে দিচ্ছে ম্যাক পে অনুসন্ধানের ক্ষেত্রে প্রিপোজিশন অন বসে আমরা বারো নম্বর কোশ্চেনে চলে যাব Hasan has read most of the dash of Shakespeare দেখো এখানে কি হচ্ছে হাসান হ্যাজ রেড হাসান পড়েছে most of the dash of Shakespeare মানে শেক্সপিয়ারের কি পড়েছে পয়েম প্লে ড্রামা ওয়ার্কস দেখো সবগুলোই কিন্তু হয় কিন্তু সবগুলোই ভুল মানে তিনটা ভুল আছে একটা কারেক্ট আছে এখন অনেকেই বলবে যে পয়েম ওয়ার্কস আবার কি ওয়ার্কসে কাজ আসলে না ওয়ার্কস হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে লেখা কারো লেখা সেটা নাটক হতে পারে তোমার শর্ট স্টোরি হতে পারে তো এটা জেনারেলি ড্রামার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তো শেক্সপিয়ার যেহেতু বলেছে তাহলে অবশ্যই ওয়ার্কস ওয়ার্কসই হবে মানে শেক্সপিয়ারের লেখাগুলো হাসান সবই পড়ে ফেলেছে তো দেখো এখানে আমরা পয়েম হবে না কেন এটা সিঙ্গুলার আছে প্লে সিঙ্গুলার আছে ড্রামাও সিঙ্গুলার আছে যেহেতু মোস্ট অফ দ্য আছে সেক্ষেত্রে আমাদের ওয়ার্কস হবে উত্তর ওয়ার্কস দেখো এখানে মোস্ট অফ দ্য ব্যবহৃত হওয়ায় প্লুয়াল ওয়ার্ড ওয়ার্কস হবে নেক্সট কোশ্চেনে চলে যাবো For God's sake, hold your tongue and let me love occurs in a novel by আসলে মূলত এই এটা হচ্ছে একটা কবিতার লাইন জন ডানের বিখ্যাত একটি কবিতা দ্য ক্যাননাইজেশন সেটার প্রথমেই এই লাইনটা আছে for God's sake hold your tongue and let me occurs in a novel by এই এই নভেলটা কে লিখেছে মূলত এই যে লাভ পর্যন্ত হচ্ছে sentence occurs in a novel by মানে কার দ্বারাই এই লাইনটি নেওয়া হয়েছিল বা কোথায় আছে এখানে যেহেতু জনটার নাই সেক্ষেত্রে বলেই দিতে হবে যে রবীন্দ্রনাথ ট্যাগর তাহলে রবীন্দ্রনাথ ট্যাগরের শেষের কবিতায় এই লাইনটি নেওয়া হয়েছিল দেখো শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ জন ডান এর এই উচ্চার চরণটি উল্লেখ করেছেন for God sake hold your tongue and let me love the canonization John Donne দেখো একটু অনুবাদও করে দিয়েছে দোহাই তোদের একটু চুপ কর ভালোবাসি বাড়িতে মরে অবসর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতেই পারছো এটা লেখা জন্ডানের কিন্তু এটা ধার নিয়েছিলেন কে বা অনুবাদ করেছিলেন কে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি complete the sentence if I were you I dash take মানে দেখো ইফ এর ব্যবহার আছে আমরা কিন্তু জেনারেলি জানি ইফ যুক্ত অংশকে বলে conditional sentence of course this is the second conditional right যদি ইফ যুক্ত অংশ পাস্ট টেন্স হয় তাহলে পরে অবশ্যই পাস্ট কন্ডিশনাল হয় আর পাস্ট কন্ডিশনাল কি সাবজেক্ট প্লাস উড গুড মাইটের মধ্যে যে কোনো একটি প্লাস ভার্ব ওয়ান তাই না তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ভার্ব ওয়ান আছে তাহলে উড খুড মাইটের মধ্যে একটা নিব যেহেতু এখানে উড খুড নাই উড আছে উড মাইট নাই যার কারণে আমরা উডটা নিয়ে নেব তাহলে উড এখানে কারেক্ট আনসার ইয়েস ব্যাখ্যাতেও সেম সেকেন্ড কন্ডিশনাল এ ইফ ক্লজের পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হলে এবং তারপর মেইন ক্লজে উড কুড শুড মাইট ইত্যাদি ব্যবহৃত হয় এখানে আসলে শুড কথাটা একটু বেশি আছে মনে হয় এটা না হলেও হবে চলে যাব ফিফটিন নম্বর কোয়েশ্চেনে go and catch the falling star এটা একটা কবিতার লাইন এটা হচ্ছে জন ডানেরই একটি কবিতার লাইন আচ্ছা সেখানে বলা হয়েছে ফলিং স্টার ফলিং স্টার মানে কি আসলে মানে এটাও বোঝাচ্ছে যে একটা মানে পড়ে যাচ্ছে এমন স্টার মানে জাস্ট আকাশে যদি দেখা যায় যে কিছু কিছু স্টার আছে আমরা আলো দেখতে পাই তাই না আমার মনে হয় সেগুলোকে বোঝানো হয়েছে go and catch the falling star যে তারাগুলো পড়ে যাচ্ছে সেগুলিকে ধরো এটা আসলে ডিপ মিনিং রয়েছে মিনিংয়ে যে দিকে দিকে যাচ্ছি না এখানে গ্রামাটিক্যাল একটা ট্রাম রয়েছে সেটা হচ্ছে ফলিং বলেছে ফলিংটা কি এটা অ্যাজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন আর ভার্ব অফকোর্স আমরা জানি যে এখানে জিরান এবং পার্টিসিপলের ব্যাপার স্যাপার রয়েছে তো এটা জিরান নাকি পার্টিসিপল আর পার্টিসিপল তো জানি পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে এটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে অ্যাজেক্টিভ হবে কারণ এটা পার্টিসিপল কেন এটা হচ্ছে নাউনের পূর্ববেশে নাউনকে মডিফাই করেছে আর আমরা একটা বিষয় জানি যে article plus adjective plus noun এটা কিন্তু আমরা জানি আর এখানে যদি অর্থের দিকেও যাই সেটাও কিন্তু একটা মানে চলন্ত একটা কিছু বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে কার অবস্থা বোঝাচ্ছে এই যে তারার অবস্থা তারাটা কেমন অবস্থায় আছে জাস্ট চলন্ত অবস্থায় মানে পরন্ত অবস্থায় আছে যার কারণে আমরা এটাকে কী দিব অ্যাজেক্টিভ দিয়ে দেবো উত্তর হবে কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাজেক্টিভ তাকে যেসব শব্দ ওয়ার্ড বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলা হয় ফলিং শব্দটি নাউন স্টার এর পূর্বে বসে নাউনকে মডিফাই করায় এটি অ্যাজেক্টিভ চলে যাব নেক্সট কোশ্চেনে fill in the gap with the correct form of verb the police dash informed yesterday by কে সেটা বলা নেই যাই হোক এটা প্যাসিভ আমাদের জানতে হবে কীভাবে জানবো আমরা পুলিশ হিসেবে ইনফর্মড অলরেডি বলে দেওয়া আছে এবং আমার চারটে অপশনের মধ্যে জাস্ট বিভার্বগুলো দেওয়া আছে আর আমরা জানি প্যাসিভ স্ট্রাকচারগুলো কী হয় সাবজেক্ট প্লাস মানে just be verb plus verb three plus just আরও যদি কিছু থাকে বাকি অংশ থাকলে বাকি অংশ তারপর বাই প্লাস অবজেক্ট যায় তাই না সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় তাই না ওকে তো সেক্ষেত্রে আমরা দেখব পুলিশ পুলিশ হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট সেক্ষেত্রে আমাদের ইজ দেওয়া যাবে না ওয়াজ দেওয়া যাবে না আর অথবা ওয়ার দেওয়া যেতে পারে কিন্তু এখানে ইয়েস্টারের কথাটি উল্লেখ আছে সেই ক্ষেত্রে আমাদের ওয়ার দিতে হবে পাস্ট টেন্স তাই না তাহলে ওয়ার হবে কারেক্ট সেন্টেন্স সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে এই বাক্যের সাবজেক্ট দ্য পুলিশ হলো প্লুরাল সাবজেক্ট এর কারণে ওয়ার হবে বুঝতেই পারছো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব giving on the cold soldier cold soldier একটা giving on the cold soldier cold soldier হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা অ্যাভয়েড করা এড়িয়ে চলা এরকম কিছু একটা গিভিং সামান দ্য কোল্ড সোলজার্স মিনস এটার অর্থটা কি আমরা যে যেহেতু বলেই ফেলেছিলাম যে ইগনোর বা অবজ্ঞা করা সেখানে এখানে দেখতে হবে টু টর্চার সামবডি অফকোর্স হবে না টু হার্ম সামওয়ান কারো ক্ষতি করা এটাও হবে না টু অ্যাপ্রিসিয়েট সামওয়ান কাউকে প্রশংসা করা এটাও হবে না টু ইগনোর সামবডি তাহলে এই যে কাউকে অবজ্ঞা করা এটাই হচ্ছে যে অলরেডি আমি বোঝা বলে দিয়েছি সব ব্যাখ্যাই আমি বলে দিয়েছি আমরা চলে যাব আর এইটিন নম্বর কোয়েশ্চেনে সেপ্টেম্বর অন জাসের রোড এটা হচ্ছে লিটারি বেসড কোয়েশ্চেন বা লিটারেচার বেসড কোয়েশ্চেন এই September on the Jessore Jessore road এটা কে লিখেছেন অনেকেই বলবে যশোর যেহেতু আছে মধুসূদন দত্ত অফকোর্স না this answer will be not আসলে মূলত লিখেছেন হচ্ছে অ্যালেন গেন্সবার্গ অ্যালেন গেন্সবার্গ কেন কি জন্য লিখেছেন সেটা আমরা উত্তরে দেখবো ইনশাআল্লাহ ব্যাখ্যায় দেখব সেপ্টেম্বর দ্য জাসার রোড মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কবি অ্যালেন গেন্সবার্গ এর রচিত একটি গীত কবিতা এটি একশো বাউন্ন লাইনের একটি গীত কবিতা আসলে এখান থেকে আমরা আরও একটি তথ্য পেলাম আসলে অ্যালেন কি সেপ্টেম্বর জাসার রোড কিসের ভিত্তিতে লেখা হয়েছিল এবং কে লিখেছিলেন অ্যালেন গেন্সবার্গ এবং সে কোথাকার কবি ছিলেন বা কোথাকার লেখক ছিলেন এ সম্পর্কে কোশ্চেন কিন্তু আসতে পারে এটা কেন দিয়েছে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা যার কারণেই হয়তো এটা বিসিএস এর মতো একটা ভালো প্রতিষ্ঠান মানে ভালো বা মানসম্মান পরীক্ষা এগুলো এসেছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব Liza had giving me two pair of jeans jean pairs of jean pair of jeans pairs of jeans আসলে এখানে পেয়ার ফিয়ার্স এটা সিঙ্গুলার না কী হবে সে বিষয়ে নিয়ে আমরা কথা বলছি এখানে তাই না তো আমরা জানি পেয়ার ডজেন এরকম আরও কিছু শব্দ আছে হান্ড্রেড এদের থাউজেন্ড এদের সাথে কিন্তু এস যুক্ত হয় না সেক্ষেত্রে আমাদের প্রথমেই এখানে এস যুক্তগুলো বাদ দিতে হবে তাহলে দুইটা রাখছি পেয়ার রাখছি pair of jean pair of jeans এখানে পেয়ার অফ জিন টু এনে টু আছে টু পেয়ার্স হবে নাকি টু পেয়ার হবে অফকোর্স ট্রু আছে যদি এ বলতাম তাও কিন্তু এ পেয়ারই হতো আর পেয়ার এর সাথে কখনোই কি যুক্ত হয় না এস বা ইয়েস যুক্ত হয় না আবার এখানে দেখো যে আমরা সি নাম্বারটা নিব কারেক্ট দেখো সি নাম্বারটা কারেক্ট নেব পেয়ার অফ জিন্স এখন যে জিন আছে এবং জিন্স এখন একটা জিনিস দেখতে হবে যে পেয়ার অফ এর পরে যেগুলো আছে এগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল অবশ্যই জিন্স এটাকে আসলে প্যান্ট হিসেবে ধরা হয়েছে যার কারণে এটা হচ্ছে কাউন্টেবল যার কারণে two pairs of jeans plural নাওনি এখানে নিয়েছে তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে আমার ভিডিওটা এখন জাস্ট ইনিশিয়াল লেভেলের যদিও অতটা ভালো হবে না তারপরেও বলছি আমার সাথেই থাকবেন এবং ভালো না লাগলেও সাথে থাকবেন প্রয়োজনে ডিসলাইক দেবেন no problem thank you very much for watching my video.